রিমঝিম তুমি কি জানো এই মন শুধু তোমাকে চায় যায় বৃষ্টি দিনে আর মনে মনে তোমাকে মনে করে যায় এভাবে সব স্মৃতিগুলো এক করে রঙিন হয়ে যায় তোমার মনে রাখিব কি পর দিন একথা থেকে যে আমি ভীষণ চাই ও ফেলে আসা সেই সব দিনগুলো বারবার মনে পড়ে যায় রাত্রি দিন আমি শুধু পেতে চাই তোমাকে যে আমি ভীষণ চাই ও ফেলে আসা সেই সব পথ চলতে চলতে তুমি পিছু ডেকে দাও ফিরে আসলে দেখি শুধু ধোয়া আলোয় ভেসে চলে যা আর কতদিন একা আমার ভালোবাসা আমার ভালো